এক কল্যাণ তার জন্য যে আল্লাহর সামনে নিজেকে বিনয়ী করে দুই কল্যাণ তার জন্য যিনি সৎপন্থায় উপার্জন করেন তিন কল্যাণ তার জন্য যার অভ্যাসগুলি মর্যাদাপূর্ণ চার কল্যাণ তার জন্য যার চরিত্র মহৎ পাঁচ কল্যাণ তার জন্য যার অভ্যাসগুলি সঙ্গত ছয় কল্যাণ তার জন্য যে তা সম্পদ দান করে আল্লাহর নামে এবং আল্লাহর নিমিত্তে সাত কল্যাণ তার জন্য যে তার জিহবাকে কলুষিত এবং অর্থহীন কথাবার্তা হতে নিয়ন্ত্রণ করে আট কল্যাণ তার জন্য যে অত্যাচার ও জুলুম করা থেকে বিরত থাকে নয় কল্যাণ তার জন্য যে সানন্দে এবং অনুগতভাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পন্থা অনুসরণ করে